আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আজকে আমাদের মাস্ক থাকবে আমরা গত ক্লাসে মাস্ক ছিল আমাদের সুরান আবার প্রথম পৃষ্ঠা আজকে আমরা দ্বিতীয় পৃষ্ঠা শেষ করবো ইনশাআল্লাহ জি এই দ্বিতীয় পৃষ্ঠা একটু সমস্যা আছে যেমন তাজদিদের হরফগুলো বেশি আছে খুব খেয়াল করবেন আইন আছে হ্যাঁ একেবারে খুব সুন্দর করে খেয়াল করবেন ইনশাআল্লাহ খুব সুন্দর করে পড়তে পারবেন আর পড়ার আগে যে কথাটা আপনারা সবসময় আমি বারবার বলি একটা একটা করে হরফ পড়বেন একটা একটা করে হরফ পড়বেন আপনার পড়া সুন্দর হবে হবেই হবে ইনশাল্লাহ কারণ আমরা আলিফ থেকে নিয়ে ইয়া পড়তে কিন্তু আমাদের কোনো কোনো সমস্যা হয় না আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আমরা সুন্দর করে উচ্চারণ করতে পারি কিন্তু আমাদের রিডিং যখন আমরা পড়তে যাই হরফ যেগুলো আমরা যখন রিডিং পড়তে যাই যেমন ওয়াকাজ্জাবু বি আয়াতিনা কিজ্জাবা এখানেই আমাদের সমস্যা ওয়াকে জেবু হয়ে যায় কিন্তু আমরা যখন পড়ি ওয়াও জবর ওয়া কাপ জবর কা কাফ জাল জবর কাজ এভাবে যখন আমরা পড়ি তখন কিন্তু কোনো সমস্যা হয় না আমাদের খুব খেয়াল করবেন ইনশাল্লাহ হ্যাঁ, আশা করি প্রতিটা অক্ষর যদি আপনি মনে করেন যে আমি একটা একটা একটা অরব পড়ছি আলহামদুলিল্লাহ আপনার পড়া ঠিক হবে হবে ইনশাআল্লাহ যেমন ওয়াকাদ্দা বু বি আ ইয়া তি না কিল যা বা এইভাবে যখন পড়বেন একটা একটা হরফ হবে আর একটা একটা হরফ যখন হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার পড়া সুন্দর হবে ইনশাআল্লাহ জি আমরা শুরু করি ইনশাআল্লাহ জি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذبوا بآياتنا كذابا খুব খেয়াল করেন ওখানে ববি আদিনা কিতাব এমন যেন তাড়াতাড়ি না হয় একটা একটা হরফ করে পড়বেন وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا খেয়াল করেন আমার প্রতিটা অক্ষর কিন্তু গুণা যাবে খুব খেয়াল করেন আমি যদি তাড়াতাড়ি পড়তাম অকুল্লা সেই নাহসাই না উকিতাবা তাহলে কিন্তু গুণা যেত না খুব খেয়াল করেন কুল্লা শাহ শিন বলার সময় জন্য একেবারে মুখ পুরাটা ভুলে যায় বাতাসে খুব খেয়াল করতে হবে وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا এখানে খেয়াল করতে হবে ফাজুকু ফালান নাজিদাকুম নাজিদাকুম যেন না হয় আপনি খেয়াল রাখবেন আমি প্রথমবার পড়লাম নাজি কিন্তু আমি এখন এই আওয়াজটারই একেবারে কম আওয়াজ দিয়ে পড়ব যেমন فذوقوا فلن نزي نزي نزيدكم إلا عذابا এখন কিন্তু অনেক সুন্দর হয়েছে খুব খেয়াল করেন আপনি যদি চিন্তা করেন আজকে আমি এখানে ঘুরতে যাব। তবে আমি ২০ মিনিট থাকব আপনি কিন্তু ২০ মিনিটই থাকবেন আপনি যদি চিন্তা করেন যে না আমি এখানে যাব আজকে দেড় ঘন্টা থাকবো আমি কিন্তু দেড় ঘন্টাই থাকতে পারবো খেয়াল রাখবেন যে আমার আওয়াজ বেশি হচ্ছে আমার আওয়াজটা আর একটু কমানোর দরকার আমি কমায় ফেলবো ইনশাআল্লাহ যখন এই জিনিসটা চিন্তা করবেন একেবারে ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ মাফাজা কলকলা তিন প্রকার কলকলা আকওয়া কলকলা কওয়ি কলকলা দাইফ দাইফুল একেবারেই নিম্ন খুব খেয়াল করতে হবে একেবারে দুর্বল ঠিক আছে আমরা এগুলো শিখবো ইনশাল্লাহ আস্তে আস্তে পরে নেক্সট ক্লাসে আমি তিনটে বিষয় আলোচনা করব হ্যাঁ ইনশাল্লাহ চলন্ত অবস্থায় কলকলা কওয়ি হবে না তার দি তবে একটা জিনিস খেয়াল করতে হবে আ ক তাসদিদ যুক্ত যদি কোনো কলকলা হরফ থাকে তাহলে হবে আক আক কলকলায় আকোয়া খুব কঠিন জোরে আওয়াজ হবে খুব খেয়াল করবেন অনেক ধাক্কা হবে জি إن للمتقين للمتقين مفازا এখানে খুব খেয়াল করবেন আপনারা ইন্না লিল মুত্তাকি এই এমন যেন না হয় খুব খেয়াল করতে হবে এটা আমরা নেক্সট ক্লাসে আবার শিখবো ইনশাল্লাহ যেহেতু আকাওয়া শিখলাম তার যুক্ত খুব খেয়াল করতে হবে এই দেখেন ইন্নালিল মুথ এখানে একটা গ্যাস হয় গ্যাসটা কিন্তু ছাড়া যাবে না খুব খেয়াল করবেন একেবারে আস্তে ছেড়ে দিবেন ইন্নালিল মুথা তাহলে কিন্তু ছুটে যাবে খুব খেয়াল করতে হবে ধরে রাখতে হবে ইন মুত্তাকিনা মাফাজা মাফাজা যা যা যেন না হয় মাফাজা حدائق إق إق إق إق إق যেন না হয় জজিম যেন না খুব খেয়াল করতে হবে জজম যেন না হয়ে যায় حدائق وأعنابا وكواعب أت أترابا এখানে খেয়াল করতে হবে হামস হয়ে যাবে খুব খেয়াল করতে হবে وكوا وكواعب أترابا وكأسا وكأسا دهاقا হাজনি স্পষ্ট হয় খুব খেয়াল করেন لا يسمعون فيها لغ لغ لغوا ولا كذابا এখানে খুব খেয়াল করতে হবে লাও গইন খ হলকের শেষ গইন খ হলকের শেষ কোথায় এইখানে খুব খেয়াল করতে হবে যেহেতু সামনের থেকে বের হবে বেশি ভিতরে ঢুকানো যাবে না খুব খেয়াল করতে হবে لا يسمعون فيها لغ لغ لغوا ولا كذابا জাজা জাজা যেন না হয় খুব খেয়াল করতে হবে যা জাজা যেন না হয় জিমেরও কোনো আওয়াজ নেই খুব খেয়াল করতে হবে জাজা من ربك عطاء حسابا খুব খেয়াল করেন আওতা আওতা তা তা উপরে সম্পূর্ণ চলে যাবে جزاء من ربك عطاء عطاء عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن وما بينهما الرحمن منه خطابا كوب كالقرين الجرين منه خطابا كوب كالقرين الجرين خا كوب يا أبرا أبر رب السماوات والأرض وما بينهما الرحمن لا মিনহু স্পষ্ট যেন না হয় স্পষ্ট যেন হয় খুব খেয়াল করতে হবে মিনহু মিনহু মিনহু অস্পষ্ট যেন না হয় খুব খেয়াল করতে মিনহু খিতাবা يوم يقوم الروح والملائكة صفا ফার আওয়াজ না বাতাস যেন বের হয় খুব খেয়াল করতে হবে সফ সব ফা যেন না হয় খুব খেয়াল করবে সব ফা যেন না হয় সফ বাতাস বের করার জন্য খেয়াল করতে হবে ঠোঁট যদি অফ হয়ে যায় তাহলে তো কথাই বের হবে না বাতাস তো বের হবেই না এ কারণে খুব খেয়াল হবে ভিজা ঠোঁট খুব খেয়াল সফ لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا وقال ص ص ص مستلر كوب كيل كرتو موتا وقال ص ص ص ওয়া ওয়াবা এই একটা হরফ উনত্রিশটি হরফের মধ্যে যেটা জবর দিলেও মুখ গোল হবে জের দিলেও মুখ গোল হবে পেশ দিলেও মুখ গোল হবে খুব খেয়াল করেন لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق حق حق এটা কিন্তু কলকলে আকোয়া খুব খেয়াল করতে হবে কঠিন যেটা তারপরে মিডিয়াম আছে কলকলে কউই তারপরে আরও দুর্বল আছে কলকলে কউই এটা আমরা একটা একটা করে শিখবো ইনশাল্লাহ জি ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إن قريبا إنا أنذرناكم عذابا قريبا খেয়াল করেন আমি কিন্তু একটা একটা হরফ করে উচ্চারণ করছি আপনারা এইভাবে করবেন ইনশাল্লাহ যে তারা করার কোনো দরকার নেই আমি একটা একটা হরফ করে পড়বো ইনশাল্লাহ টাইম বেশি লাগবে يوم ينظر ظو ظو ظو ظو ذو ذو না হয় জিব্বা যেন আগা না চলে আসে খুব খেয়াল করবে يوم ينظر যেন দাঁতের আগা জিব্বার আগা যেন না চলে আসে তাহলে জালের উচ্চারণ হবে খুব খেয়াল করতে হবে يوم ينظر المرء ما قدمت يداه লাস্টে হা খুব খেয়াল করতে হবে হা কিন্তু বাদ দেওয়া যাবে না আর প্রতিটা অক্ষরের উচ্চারণ প্রতিটা অক্ষরকে বোঝাই দিতে হবে প্রতিটা অক্ষরের উচ্চারণ প্রতিটা অক্ষরকে বোঝাই দিতে হবে কোনো দুর্বল করা যাবে না আরবি অপন্তরিষ্টি কোনো হরফ দুর্বল আছে যে এ হরফের যোগ্য এ হরফ আওয়াজ বেশি দিয়ে পড়তে হবে কিন্তু আমরা পড়বো অল্প দিয়ে পড়লে কোনো সমস্যা নেই এ কথা তার নেই একেবারে পরিপূর্ণ হরফের হকাতে করতে হবে يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر ويقول الكافر يا ليتني كنت রবা এমন যেন না হয় কোনো থুথু রবা যেন না হয় কোনো গ্যাস বের হবে না হাসবুক সবাই চেষ্টা করেন ইনশাল্লাহ অনেক সুন্দর হবে পড়া ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাদের সবাইকে কোরআনের জন্য কবুল করুন আমিন আমা তফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ